আপনার কাছে আসার গল্পটা হোক আল্লাহর কাছে আসার গল্প এই জেনার কাছে আসার গল্প দিয়ে কোনো লাভ নাই এবার ক্লোজ অফ ওয়ান কাছে আসার গল্পকে বয়কটের ডাক দিয়েছেন আবুতোহা আদনান হুজুর তবে কেন ক্লোজ অফ ওয়ান কাছে আসার গল্পটিকে বয়কট করার ডাক দিয়েছে আদনান হুজুর সেই বিষয়ে আজকে আমরা সরাসরি জানব তার মুখ থেকে প্রিয় দর্শক চলুন আমরা তার মুখ থেকে জেনে আসি কেন ক্লোজ অফ ওয়ান কাছে আসার গল্পকে বয়কটের ডাক দিয়েছে প্রিয় সবার হুজুর আদনান সাহেব তাপাক যেটা বলেছেন লা চাকরবু জিনা জিনার কাছেও যেও না আপনি দেখবেন এখন বলা হচ্ছে জেনাটাই হচ্ছে কাছে আসার গল্প আমি বলি শোনেন নিমের ডাল দিয়ে দাঁত মাজেন নিম গাছের ডাল আছে না নিমের ডাল দিয়ে দাঁত মাজেন এই পেস্ট ছেড়ে দেন বয়কট করে ফেলেন দেখবেন কয়দিন পর ক্ষমা চাবে যে ভুল হয়ে গেছে আমরা এগুলো অ্যাড বানাবো না আমরা যে নরম সরম মানুষ কোনো ইনিশিয়েটিভ নিতে পারি না এই জন্য চড়া হয়ে বসে থাকে প্রিয় দর্শক প্রতিবাদ হোক সবার অনলাইনে বর্তমান অনলাইনে সবাই প্রতিবাদ করছে তাই আপনারা প্রতিবাদ করুন এবং ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আর কেমন লেগেছে ভিডিওটি জানাতে অবশ্যই ভুলবেন না একটি কমেন্টস করে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন